পাখি না না থাকুক কত করে দরকার নেই

রোহিঙ্গাদের কত ভাবে বাচ্চা মারা গেছে হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। তুলনায় আমার বাচ্চা অনেক বড় ভাবে মারা গেছে জানো রোহিঙ্গা বাংলাদেশে আসে কিভাবে মারা গেছে বাচ্চাগুলো আমার মেয়ে সবচেয়ে বেশি বাইকবার তোমরা কিসের জন্য কাঁদবো ও সিরিয়ার বাচ্চার চেয়ে ভালো আছে ও হরিণের বাচ্চাদের চেয়ে ভালোভাবে পারে তাকে এত শান্তি থেকে ভরে নাকি যেটুকু কষ্ট হয়েছে না আল্লাহ তাদেরকে ছাড়বে না দেখো আল্লাহ তাদেরকে ছাড়বে না আমার বাচ্চারা একটু শান্তিতে রাখি আমরা আমরা যেন লাশটাকে যেন একদম পবিত্র রাখি কোনো পোকা গন্ধে আমি গন্ধে একদম কই আসছে এখানে আসছে ফোন দিতে আছে আমি বাড়িতে ছিলাম আচ্ছা, বাচ্চা ওই নোবার কোলে আছে এখন নিয়ে যাবো বাড়িতে বুঝি তার আগে একটু ফোন দাও কোলে নিতে চাইছেন তারা নাকি একটু ফোন আপনি তারা একটু ফোনটা না ও দেখেন ও কোলে নেওয়ার জন্য আসছে বাবা আম্মু মা তোর জার্নিতে কষ্ট হয় মা এখানে কুমিল্লা জার্নিতে কষ্ট হয় মা গাড়ি যদি ঝাঁকি লাগে ঝাঁকি লাগে যদি মা ওর তো ওর তো নামায় দিতেই হবে মা ওর তো নামায় দিতেই হবে মা <clears throat> তুমি এখানে ভর্তি হচ্ছে কবে ভর্তি হচ্ছে বৃহস্পতিবার রাত নয়টার সময় প্রথম বাবু মুভমেন্ট বুঝতেছিলাম না মুভমেন্ট দেখার জন্য আসছিলাম যেন অক্সিজেনের কোনো সমস্যা হবে কিনা ডাক্তার আমাকে বলছে যে যেরকম সমস্যা হলে আপনি ইমার্জেন্সি যোগাযোগ করবেন তা আমরা ইমার্জেন্সিতে বাবুর মুভমেন্টটা চেক আপ করাতে আসছি কিন্তু আমি কিন্তু ডেলিভারি করাতে আসিনি ডেট আমার ছিল সতেরো তারিখ ইমার্জেন্সিতে এসে বলতেছে যে আপনার কত উইক আমি বললাম যে আটত্রিশ সপ্তাহ শেষ হয়েছে উনচল্লিশ চলবে তাহলে তো আপনার ডেলিভারি টাইম হয়ে গেছে আপনাকে লেবার রুমে পাঠাবো আমরা যেতে চাই নেই তারপর ওরা কি করলো আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে জোর করে লেবার রুমে নিয়ে গেল ভর্তি করাইলো দশ হাজার টাকা দিয়ে বললো যে ডক্টর রেহনুমা ইয়ে করবে রেহনুমা বলছে রেহনুমার সাথে কথা হয়েছে ফোন হ্যাঁ। দিয়েছে উনি বলছে যে হচ্ছে ভর্তি করাইতে ভর্তি করাইতে কি বলছে সে ডক্টর রেহনুমা বলছে যে ডক্টর রেহনুমা ম্যাডামের সাথে কথা হয়েছে আপনারা হচ্ছে হসপিটালে ভর্তি করে দেন উনি দেখবে এটা বলে তারপরে ওরা হচ্ছে লেবার রুমে পাঠাই দিছে আচ্ছা তখন আমাকে বলছে পরে আমি দশ হাজার টাকা অ্যাডভান্স করছি অ্যাডভান্স করে তারপর হচ্ছে রুগী ভর্তি করাইছি তারপরে হচ্ছে লেবার রুমে নিয়ে আসছি লেবার রুমে আনার পর আমার কিন্তু পেন ছিল না আমি চাচ্ছিলাম ন্যাচারাল ভাবে পেনটা উঠুক আমি দেখতে চাচ্ছি বাবু মুভমেন্ট ঠিক আছে কিনা তারা আমাকে আলট্রাসোনোগ্রাফিতে বলে হ্যাঁ আপনার কন্ট্রাকশনের কারণে আপনি বাচ্চার মুভমেন্ট বলছেন না বাবু মুভমেন্ট ঠিক আছে তাই আমি বললাম আপনাকে আমাকে রিলিজ করে দেন আমার পেন উঠলে আমি নিজের থেকে আসবো তারা আমাকে ছাড়ে নেই বলতেছে না আপনাকে আমরা একদিন অবজারভেশনে রাখবো পরের দিন আমরা ট্রিপ শুরু করবো আমি কিসের ট্রিপ যদি এখন যদি রাতে যদি পেন না উঠে আবার সকালে উঠে আপনাকে ইঞ্জেকশনের মাধ্যমে পেন উঠাবো তা আমি তো ন্যাচারাল পেন চাইতেছি আমি তো কৃত্রিম পেন চাই না তারপর কি করলো আমাকে যেতে দিল না ওই একদিন রাত আমাদেরকে জোর করে রেখে দিছে আচ্ছা। পরের সকালে তারা ইঞ্জেকশনের মাধ্যমে তারা স্যালাইনের মাধ্যমে ডিপ দিছে ডিপ দিয়ে আমার পেন উঠানোর চেষ্টা করতেছে তারপর এভাবে করতে করতে সারাদিন আমাকে এভাবে দেওয়া হইলো রাতের বেলা যখন বৃহস্পতিবার রাত শেষ হয়ে শুক্রবার দিন গেল শুক্রবার রাতে যখন আমার পেন উঠলো আচমকা তাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে এখন বলতেছে যে বেশি পেন উঠে গেছেন পেন কমায় দাও আমরা সকালে আবার স্টার্ট করবো তা আমি বললাম এটা কেন করলে আমি তো নিজে থেকে চাইনি পেনটা উঠুক যখন পেন উঠে গেছে তাহলে একবারে হয়ে যায় তারা বলতেছে আজকে রাত্রে সম্ভব এক্ষেত্রে যতদূর আমি আমি চাই না একটা পেন ওঠার ক্ষেত্রে এটা তো মায়ের জন্য যদি কষ্ট হয় বাচ্চার জন্য কষ্ট হওয়ার কথা হ্যাঁ তারপরে তখন সে বলতেছে যে আমার পেন জমে উঠেছে তাহলে বাচ্চাটা হয়ে যাক বলতেছে না আপনি আমার বাচ্চার খুঁজতে হবেন দেওয়া যাবে না সে আমাকে ঘুমের ওষুধ দিতে চাইলো এবং আমাকে জোর করে ইয়ে করলো তখন আমার মনে হলো তারা একটা নাটক করতেছে নাটকটা কি যে ইচ্ছা করে আমাকে পেনের মধ্যে রাখবে কিন্তু পরে লাস্ট পর্যায়ে আমাকে সিজার করাবে ওকে আমার মনে হচ্ছে তার ইচ্ছে করে টাইমটা ডিলে করছে তারা একবার আমার পেন উঠায় আর একবার পেন নামায় আমি এই কথাটা যখন বলি যে আপনারা এইভাবে কেন করতেছেন তখন ডাক্তার রাতের মাঝ রাতে খুব খেপে গেছে আমার উপর ডক্টর হ্যাঁ। রাফিফা বলতেছে যে হ্যাঁ হ্যাঁ রাফিফা আর ডক্টর নাজিয়া ছিল দুজন উনি বলতেছে যে আপনি বারবার অভিভাবকের সাথে দেখা করেন আর তারা একটা কুবুদ্ধি দেয় আপনাকে আর আপনি খালি বারবার এই ডিসিশন চেঞ্জ করেন আপনার থেকে এখন গার্জিয়ান সাথে দেখা করা বন্ধ আপনি আর কাজিনের সাথে দেখা করতে পারবেন ডিসিশন মানে তো কি তুমি কি কোনো ডিসিশন চেঞ্জ করছো তার এই কথা কেন বললো তারা বলতেছে যে এখানে যে আমি তুমি তো পেনে তোমার কষ্টের কথা বলছো তোমার তো ডিসিশন হ্যাঁ, নাই এটা আপনি পেন কমাচ্ছেন কেন যদি উঠতেছে তাহলে উঠুক ওরা পেন বাড়ায় দিয়ে আবার কমাচ্ছে বলছে সকালে করবে এভাবে তো আমার দিন যাচ্ছে আমার সময় নষ্ট হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে মানে তাই তুমি এসব বলছো স্বাভাবিক হ্যাঁ, তোমাকে না বলছি- বুঝিয়ে উল্টাই হুমকি দিয়ে তুমি যে গার্জিয়ানের কথা আমি এগুলো করতেছি বাট তুমি তো কারো কথা শুনে হ্যাঁ, কর- বলো আমি আমার সাথে খুব রাগ বিহেভ করে যে খবরদার আপনি গার্জিয়ানের সাথে দেখা করতে পারবেন না আপনি রুমে গিয়ে বসেন তখন আমার আমি চুরি করে ভোর চারটার সময় আমার হাজব্যান্ডের সাথে দেখা করছি চুরি করে দেখা বলছে কি যে দেখো এরা টাকা টাকা পার ডে তো টাকা লাভ উঠে পার ডে টাকা খাওয়ার জন্য এরা আমাকে প্রতিদিন আমাকে ঘুরাচ্ছে তার চেয়ে একবার সিজার করে দাও আমাকে এইভাবে কষ্ট দিও না তারপর ওই দিন ডাক্তার জোর করে আমাকে পাঁচবার সিটিজি করেছে পাঁচবার পিপি করেছে আমার যাদের উপর দিয়ে কষ্ট দিচ্ছে তাও আমাকে ওরা সিজারও করায় নেই নর্মাল ডেলিভারি পেনও দেয় এভাবে আমাকে শারীরিক টর্চার গুলা দিয়ে যাচ্ছে তারপর আমি বললাম ডাক্তার হয় আমাকে একবারে সিজার করা নাহলে একবার পেন উঠে দেন আপনারা একবার এভাবে কেন করতেছেন বলতেছে এটা আমাদের নিয়ম প্রত্যেকবার নাকি চেক আপ করতে হয় চেক আপের জন্য সিটিসি দরকার পিপি দরকার তো সাধারণ হসপিটালের পিপি তো একবার করলেই হয় দিনে পাঁচবার তো পিপি করা লাগে না পাঁচবারই বলতেছে চার সেন্টিমিটার খোলা সার্ভিস তো পাঁচবার দেখে লাভটা হইলো কি আমাকে কেন কষ্ট দিতেছেন তো আমার তখন থেকে ব্লিডিং শুরু হয়ে গেছে তখন তুমি সিজারের কথা বলছো না যতবার না করে আমাকে ভোর ছয়টা বাজে আমি ডিসিশন চেঞ্জ করছি যে আমি বুঝতে পারতেছি যারা প্রতিদিন এই কাজটাই করবে কারণ বাচ্চা তো জোর করে বের করার সম্ভব না ওরা জোর করে নর্মাল করে দিতে চাচ্ছে তাহলে আমি বাধ্য হয়ে আমার হাজবেন্ড মানে জাস্ট তোমাকে কষ্ট দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য তারপরে আমি সকালে চুরি করে নর্মালটা মানে জাস্ট নট মানে টু মানে এনে আদার শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য মানে তোমার আচরণে তার এতটা ক্ষুব্ধ ছিল যে তোমার আচরণে ক্ষুব্ধ হয়ে তোমাকে নর্মালের মাধ্যমে হ্যাঁ, তোমার কষ্ট দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য পরে আমি ওকে চুরি করে দেখা করছি যেহেতু আমাকে দেখা করতে দিবে না ভোর ছটার সময় সবাই যখন ঘুমেছিল আমি চুরি করে ওকে ডাক দিয়ে বলছি কি আমাকে সিজার করো আমার মন ভালো ঠেকতেছে আমি স্বপ্নও খারাপ দেখছি আমাকে সিজার করা ফেলো আমার কষ্ট দিবে তারপর লাস্ট মুহূর্তে তারা কি করলো নয়টা বাজে যখন ও ডাক্তারকে বললো যে সিজার করাবো ডাক্তার সিজারের কথা শুনে রাগ হয়ে আমার কি করলো নয়টা বাজে আসে আমার পানিটা ভেঙে দিল ডাক্তার ডাক্তার হ্যাঁ সে তাকে আমি বলতেছি আমার হাজব্যান্ড মেন্টালি প্রস্তুত সিজার করার সে তো সিজার রাজি হবে যেটা আমরা বলতেছি সে কি করলো পানিটা ভেঙে দিয়ে গেল তারপর সিজারের কথা বলার বলো ঠিক নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রায় ছয় ঘন্টা আমি খালি লেবার কষ্ট করতেছি তাও তারা সিজার করেনি দেখতেছে বাচ্চা আটকে গেছে এখানে বেরোচ্ছে না তারপর আমাকে কষ্ট দিতেছে বলছে আপনি এ করেন আমি উঠে দাঁড়াইতে চাইলে তারা আমাকে জোর করে ধরে না বাইন্ধে না শোয়ায় আমার হাত পর্যন্ত নীল হয়ে গেছে পায়ে দাগ পড়ে গেছে দবার জোরে আমার বলতেছে আপনি এত বেদব কেন একটা নার্স আছে হিন্দু রক্ত গেছে হাত গেছে হ্যাঁ, ডাক্তার কি বলছে হাত গেছে হ্যাঁ, ডাক্তার কি নার্স একটা হিন্দু এত আপনাকে শুয়ে থাকতে বলছে শুয়ে থাকবেন না আমি পেট সহ্য করতে পারতেছিলাম না আমি বলতেছি আমার পেট খুব ব্যথা করতেছে আমাকে একটু মেসেজ করেন মেসেজ করেন আমি সহ্য করতে পারতেছি না কেন আপনাকে ধরা যাবে না পেন না করলে আপনি কিভাবে বাচ্চা বের করবেন তারপরে নয়টা থেকে তিনটা ছয় ঘন্টা পর্যন্ত এতক্ষণ যেহেতু বাচ্চার পানি ভাঙা করে এক দেড় ঘন্টা চলে আসার কথা যেখানে ছয় ঘন্টা আসে না সেখানে এত কষ্ট দেওয়ার পর শেষে তারা ডিসিশন নিয়ে সিজার করবে বাবুদের আসা দুই মিনিট মানে দুই মিনিটের রাস্তা সেখানে যায় তারা সিজার করে তার আগে করে না ও যখন অলরেডি আসার মতো অবস্থা চলে আসছে হ্যাঁ। তখন ই করে এবং এক পর্যায়ে কি তুমি জ্ঞান হারাই ফেলো জ্ঞান হারায় ফেলি ওই সময়তে তখন এক নার্স বলতেছে কি যে ও সকাল থেকে আমাকে নাস্তা দেয় এখানে খাবার নিয়ে তারা কাহিনী করছে শুক্রবারে তারা আমাকে বিকাল বিকাল দুপুরে খাবার বিকাল চারটায় দিছে দুপুরে খাবার বিকাল চারটায় চারটায় দিছে আবার ওই দিন সকালে আমাকে নাস্তাই দেয় নাই শরীরে শক্তিও ছিল না শক্তিও ছিল না তখন বলতে এক নার্স বলো যে ম্যাডাম উনি খায় নাই উনি শরীর দুর্বল হয়ে গেছে ওনাকে ছাড় ছেড়ে দেয় কত মানে কত নিষ্ঠুর এনার্জি মানে নেই তার আমাকে ওই অবস্থায় বলে একটা প্রেশার দেন একটা প্রেশার দেন আমি এইভাবে পায়খানা করে দিছি পায়খানা পায়খানা করে দিছি কিন্তু বের করতে পারতেছি না এই পর্যায়ে কষ্ট তারপর তারা যায় নাই তিনটার সময় তারা আমাকে ওটি নিয়ে পরে সিজার করে তখন আমি সেন্সলেস হয়ে গেছি তখন সকালে পাঠাইতে দেবে